হ্যালো বন্ধুরা লাইভ গুরুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বলবো মাধ্যমিক দু হাজার উনিশের এর দু নম্বরের যে শর্ট কোশ্চেনগুলি রয়েছে সেই শর্ট কোশ্চেনের সাজেশন নিয়ে দু নম্বরের যে শর্ট কোশ্চেনের সাজেশন রয়েছে সেই শর্ট কোশ্চেনের সাজেশন সহ পুরোপুরি সমাধান করে দেবো এই ভিডিওতে আর এই ভিডিও পুরোপুরি পরপর পরপর পর্বগুলো আসবে পুরো পর্বগুলো ভিডিওতে ওয়াচ করো তাহলে তোমাদের দু নম্বরে যে সমস্ত কোশ্চেনগুলো আসবে এই সেই সমস্ত কোশ্চেনের পুরোপুরি সলভ করতে পারবে আমি প্রত্যেকটা ভিডিওতে দশটি দু নম্বরের শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব ও প্রায় দশটি ভিডিও হবে আর একশোটি সেই শর্ট কোশ্চেন কোশ্চেন যদি তোমরা সলভ করতে পারো আর তা আশা করা যায় যে পুরোপুরি তোমরা দু নম্বরের শর্ট কোশ্চেন অ্যান্সার করে দিতে পারবে কেন আমি এই ভিডিওতে প্রত্যেক টাইপের দু নম্বর শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো কেন শর্ট কোশ্চেন সম্বন্ধে বলে বলে দেওয়া যায় না যে এই শর্ট কোশ্চেনটি মাধ্যমিক পরীক্ষায় আসবে কেউই বলতে পারে না তো আমি পুরোপুরি সমস্ত টাইপ যে টাইপগুলো পরীক্ষায় এবারের জন্য ইম্পর্টেন্ট সেই সমস্ত টাইপ করে দেবো আর দশটি ভিডিও করবো এটি হচ্ছে ফার্স্ট ভিডিও ও এবং পরবর্তী ভিডিওগুলো তোমরা ওয়াচ করো আর সমস্ত ভিডিও পেতে হলে সবার প্রথমে নিচে যে রেড বাটন আছে রেড সাবস্ক্রাইব বাটন আছে চ্যানেলকে এই রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো তার সাথে সাথে বেল বাটনে ক্লিক করো নতুন নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এরপরে সাত নম্বর কোশ্চেনটি এ ভ্যারিয়াস বি এবং বি ভ্যারিয়াস সি হলে প্রমাণ করতে বলেছে এ ভ্যারিয়াস সি তাহলে এই কি বলেছে এ ভ্যারিয়াস বি আর একটা বলে দিয়েছে বি ভ্যারিয়াস সি তাহলে এখান থেকে এটাকে কে ওয়ান বি লেখা যায় আর এটাকে ভ্যারিয়াস তুললে কি লেখা যায় বি কে টু সি কেন একটা ভ্যারিয়াস উঠলে ইকুয়ালস একটা ধ্রুবক আছে তাহলে এখানে কি হচ্ছে কে ওয়ান ও কে টু হলো ভে ধ্রুবক ঠিক আছে তো এখানে এ আর বি পেয়ে গেলাম এবারে দেখো এখানে হে আমরা কি করি এখানে এই জায়গাটাই করছি এটার থেকে বি এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি বি এর মান এটা রয়েছে তো এ ইকুয়ালস এখানে কে ওয়ান আছে বি এর মান এটা কে টু সি ঠিক আছে তাহলে এইটা কি দুটোই ধ্রুবক ধ্রুবকের গুণ কী হবে ধ্রুবক কি হবে কে ওয়ান আর কে টু দুটোই ধ্রুবক তাহলে এখানে ধ্রুবক লেখা যায় তাহলে এই এখানে A equals to k one আর কে টু দুটোই কী হচ্ছে ধ্রুবক ধ্রুবক ইন্টু সি তাহলে এ ইকুয়ালস এ ইকুয়ালস আর ধ্রুবক কি হচ্ছে মিলে কি হয়ে যায় ভ্যারিয়াস সি প্রমাণিত দেখো আট নম্বরের অঙ্কটি x equals to forty eight হলে y equals to eight it x equals to seven two হলে ওয়াই ইকোয়ালস টু টুয়েলভ আবার এক্স ইকোয়ালস টু থার্টিন যখন তখন কী হবে এক্স ইকোয়ালস টু ফাইভ তো তাহলে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক বের করতে দিয়েছে যদি আমি ভালো করে দেখি আমি যখনই এরকমভাবে সম্পর্ক বলে এরকম কিছু মান বলে দেবে এবং সম্পর্ক বের করতে দেবে তখনই দেখব এদের ফল এক আসছে না ভাগ ফল এক আসছে ভালো করে দেখি এক্স বাই ওয়াই মানে এখানে যদি প্রথমটা বসাই আটচল্লিশ বাই কত হচ্ছে আট দ্বিতীয়টা বসাই যে এক্স আর ওয়াইয়ের মানটা এরকমভাবে বাই আকারে তাহলে কি চলে আসছে বাহাত্তর বাই কত হচ্ছে বারো তারপরে তৃতীয়টা যদি এক্স আর ওয়াই বসে এখানে কত এক্স এর মান থার্টি ওয়াইয়ের মান ফাইভ কার থেকে কত হয় পাঁচ ছয় তিরিশ ছয় বেরোলো ছয় বারং বাহাত্তর ছয় বেরোলো ছয়টা আটচল্লিশ ছয় বেরিয়ে গেল মানে এক্স বাই ওয়াই এর প্রত্যেকের মান কি ছয় বেরাচ্ছে তাহলে এই সুতরাং আমরা কি লিখতে পারি যে x by y equals to কি ধ্রুবক একই মান বেরোচ্ছে তাই জন্য ধ্রুবক লিখতে পারি তাহলে কি এক্স এইটা এক্স এই কোনাকুনি গুণ হয়ে গেল এটা ধ্রুবক ইন্টু কি হচ্ছে ওয়াই তাহলে এইখান থেকে এক্স এই ইকুয়াল আর ধ্রুবক মিলে কি হয় ভ্যারিয়াস তাহলে এক্স ভ্যারিয়াস ওয়াই তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে ভেদ সম্পর্ক কি এখানে সরল যদি ওয়ান বাই ওয়াই হতো তাহলে কি ব্যস্ত হতো তাহলে লিখবো এক্স ও ওয়াই এর মধ্যে কি হচ্ছে সরল ভেদ রয়েছে বা নিজের ভাষায় লিখতে পারো যে এক্স ও ওয়াই সরল ভেদে রয়েছে ঠিক আছে তো নেক্সট অঙ্কটা দেখে নেব ন নম্বরটি একটি সুষম বহুভুজের বাউর সংখ্যা ছয় হলে প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত তাহলে বাউর সংখ্যা বলে দিয়েছে ছয় তাহলে সবার প্রথমে কি প্রতিটি অন্তঃকোণের মান আমাকে বের করতে হবে মানে ষষ্ঠিক মান তার সূত্রটা কি যে এই প্রতিটি অন্তঃকোণের মান আগে বের করে নিই অন্তঃকোণের মান দেখো ফর্মুলা ছিল কি মোট অন্তঃকোণ আগে বের করে নিই উপরে মোট অন্তঃকোণ মোট অন্তঃকোণের সমষ্টি সুষম বহুভুজের বাহুর সংখ্যা জানলে অন্তঃকোণের সমষ্টি বেরিয়ে যায় কি হচ্ছে two into n minus two into কী হচ্ছে নাইনটি ডিগ্রি বাই কি হয়ে যাচ্ছে এখানে কি বাই হচ্ছে এন কি এটা হচ্ছে সমষ্টি বাই কখনো কোনো বাহুর সংখ্যা বাহু আছে এন খানা এবারে এখানে কি এন হচ্ছে বাহুর সংখ্যা এখানে এই বাহুর সংখ্যা এখানে ছয় বলে দিয়েছে এন ইকোয়াজ টু কত সিক্স সেটা বসিয়ে দেবো ও এখানে six minus two degree by কি হচ্ছে সিক্স তাহলে কত হয়ে যাবে দুই দিয়ে কাটো দুই দিয়ে কাটলে তিন আর তিন আর এখানে তিন দিয়ে কাটলে কত হচ্ছে থার্টি তাহলে এখানে ফোর ইন্টু থার্টি ডিগ্রি তাহলে হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি বেরিয়ে গেল প্রতিটি অন্তঃকোণের মান বেরিয়েছে তাহলে এখানে এই প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান বৃত্তীয় মান বের করতে গেলে কি হচ্ছে যেটা রয়েছে তার সাথে গুণ করতে হবে পাই বাই একশো আশি ঠিক আছে এখানে শূন্য শূন্য কেটে গেল এবং আর এখানে কি হবে হ্যাঁ, ছয় দিয়ে কাটলে দুই আর এখানে ছয় দিয়ে কাটলে তিন তাহলে হচ্ছে টু পাই বাই হচ্ছে থ্রি রেডিয়াস এটা হয়ে গেল অ্যান্সার নেক্সট অঙ্কটা দেখে নেব আচ্ছা, দশ নম্বর অঙ্কটি একটি গোলকের একটি একটি গোলক ও অর্ধগোলকের একটি গোলক ও অর্ধগোলকের এর সমগ্র তলের ক্ষেত্রফল সমান তাদের আয়তনের অনুপাত কত তা গোলকের গোলক ও অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান বলে দিয়েছে তা ধরে নেব ধরি গোলক গোলকের ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান ধরে নিলাম অর্ধগোলকের ব্যাসার্ধ অর্ধ গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর টু ধরে নিলাম একক তাহলে প্রশ্ন মতে হবে আমাকে কি বলে দিয়েছে গোলকের আয়তন আর অর্ধ গোলকের সমগ্র দলের ক্ষেত্রফল অর্ধ গোলকের সমগ্র দলের ক্ষেত্রফল সমান তাহলে গোলকের সমগ্র দলের ক্ষেত্রফল কি ফোর পাই আর স্কোয়ার আর গোলকের কি থ্রি পাই আর স্কোয়ার গোলকের আয়তন ঠিক আছে তাহলে কি এখান থেকে এটা আর ওয়ান আর এটা হচ্ছে আর টু গোলকেরটা তো এখানে আমি পাই আর পাই কি হচ্ছে কেটে দিলাম তাহলে কি r one by r two equals to কী থাকে থ্রি বাই কোনাকোনি ফোরটা নেমে গেল যেরকম আর টু ওয়ান আর আর ওয়ান স্কোয়ার আর আর টু আর ওয়ান স্কোয়ারটা উপরে রয়েছে আর টু স্কোয়ারটা কোনাগুনি নিচে চলে আসলো আর থ্রিটা রয়েছে ফোরটা কোনাগুনি নিচে চলে আসলো তো এখান থেকে এই r one by r two r one by r two equals to কী হবে স্কোয়ারটা পুরোটা পাশে রুট ওভার হয়ে গেল থ্রি বাই ফোর মানে হচ্ছে রুট থ্রি বাই কি হয়ে যাচ্ছে টু দেন আমাকে এখানে বলেছে এ তাদের আয়তনের অনুপাত তো এখানে আমি লিখছি তাদের আয়তনের অনুপাত আয়তনের অনুপাত আমি আর লিখলাম না যে গোলকার অর্ধগুলোকে তো আয়তনের ফর্মুলা কি এই ফোর থার্ড গোলকের হচ্ছে four third pi r one cube মানে ওয়ান যেহেতু হচ্ছে গোলকের ব্যাসার্ধ আছে এ ইস টু কী হবে অর্ধগোলকের হচ্ছে two third pi r two cube তাহলে এখান থেকে যদি আমি রিলেশন বের করি দেখো এখানে আমরা পেয়ে গেছি r one two equals to এটা তাহলে আর ওয়ান ইকুয়ালস টু কী হয়ে যাবে রুট থ্রি বাই টু আর এই রুট আর টুটা এই পাশে কোনাকুনি এই পাশে চলে গেল তাহলে আর ওয়ান ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম একটা রিলেশন যে এই root three by two into কি হচ্ছে আর টু তাহলে এখানে এ বসিয়ে দেবো আর ওয়ানের জায়গায় তো এখানে পাই কি হচ্ছে রুট থ্রি বাই টু ও আর টু তার কি আছে হোল কিউব ইস টু কি হচ্ছে two by three pi r two cube তাহলে দেখো এই পাই আর পাই কেটে গেল আর থ্রি থ্রি মনে মনে কেটে গেল আর এখানে টু আর এই টু কাটলে দুই দুগুণে চার হয় তো এখানে এ কী হচ্ছে টু আর এইটা যদি আমি রুট অফ কিউব করি এর কিউব হবে কিউব করলে হবে থ্রি রুট থ্রি বাই কি হয়ে যাবে এইট আর এখানে আর টু তার কিউব হয়ে যাবে ইস টু এখানে আর কিছুই নেই আর টু কিউব রয়েছে তাহলে এখান দিয়ে কাটলে কত হয়ে যাবে এখান দিয়ে কাটলে হয়ে যাবে ফোর তো এখানে আর কিউব আর এখানে r two cube r two cube কেটে যাবে কি পরে থাকবে three root three by four is two one এবার যদি ফোর দিয়ে মাল্টিপ্লাই করি three root three by four into four is two কী হয়ে যাবে ওয়ান ইন্টু ফোর দুদিকেই ফোর দিয়ে গুণ করলাম তাহলে ফোর ফোর কেটে যাবে কী হয়ে যাবে three root three is two কী হয়ে যাবে ফোর এটা হয়ে গেল অ্যান্সার বন্ধুরা এরপরে এগারো নম্বর কোশ্চেন যেটি রয়েছে two x square minus seven x plus nine equals to zero সমীকরণের বীজদয়ের প্রকৃতি লেখো তো এখানে এই বীজদ্বয়ের প্রকৃতি বের করতে দিয়েছে তাহলে কি আমাদের নিরূপক ইকুয়ালস টু বের করতে হবে তো সবার প্রথমে কি করে নিলাম এখান থেকে নিরূপক ইকুয়ালস টু বের করব তো নিরূপক নিরূপক ইকুয়ালস টু আমরা কি জানি নিরূপক ইকুয়ালস টু জানি b square minus four ac তাহলে এইটা এখানে এ বি আর সি ইকুয়ালস টু আমাকে আর পাশে লিখে নিতে হবে কি আমরা জানি যে সাধারণ সমীকরণ a b bx plus c equal to zero a x square plus bx plus c equal to zero এই সমীকরণ আর এই সমীকরণকে যদি কম্পেয়ার করি মানে তুলনা করি তাহলে এ এ ইকোয়াল টু কি বেরিয়ে যাবে টু বি ইকোয়াল টু বেরিয়ে যাবে মাইনাস সেভেন আর সি ইকোয়াল টু বেরিয়ে যাবে নাইন তাহলে এখানে নিরূপক আমাকে বের করতে হবে তো নিরূপকের জায়গায় বসিয়ে দিই বি ইকলস টু কি হচ্ছে মাইনাস সেভেন তার whole square minus four a মানে কি এখানে এ মানে হচ্ছে টু আর সি মানে হচ্ছে নাইন তাহলে এখানে কত minus seven into whole square মানে minus seven into minus seven তাহলে সাত সাথে উনপঞ্চাশ আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল মাইনাস এখানে কত আছে চার দুগুণে আট আট নং বাহাত্তর সেভেন্টি টু তাহলে এখান থেকে যদি বিয়োগ করি তাহলে কি পড়ে থাকবে দেখো তাহলে হচ্ছে তেইশ মাইনাস তেইশ যেহেতু সেভেন্টি টু বড়ো ও তাহলে তার সাইনটা বসে গেল মাইনাস তেইশ তো মাইনাস তেইশ জিরোর থেকে বড় না ছোট জিরোর থেকে কি হচ্ছে জিরোর থেকে ছোট তো এখানে বীজদ্বয় কি বেরিয়ে গেল জিরোর থেকে ছোট যদি জিরোর থেকে ছোট হয় নিরূপক তাহলে হয়ে যাবে কি অবাস্তব এবং অসমান তাহলে এখানে কি বীজদ্বয়ের বীজদ্বয়ের প্রকৃতি কি অবাস্তব ও অসমান হবে তাহলে এখানে যেহেতু নিরূপক মাইনাসে আছে অর্থাৎ হচ্ছে নিরূপক লেস দেন জিরো মানে জিরোর থেকে ছোট আছে তাই জন্য কি অবাস্তব ও অসমান হলো যদি বড় হতো জিরোর থেকে তাহলে বাস্তব ও অসমান হতো আর যদি ইকুয়াল হয় তাহলে কি হয়ে যাবে সমান আন ও বাস্তব তা মনে রাখতে হবে এখানে যদি জিরোর থেকে ছোট তাই কি অবাস্তব আর সমান হলো তো বন্ধুরা নেক্সট অঙ্ক দেখে নেব বন্ধুরা এরপরে বারো নম্বর কোশ্চেনটি square minus two plus b into x plus six equal to zero সমীকরণের একটি বীজ টু হলে অপর বীজটি কত বের করতে বলেছে তাহলে আমরা অপর বীজটি ধরে নিলাম ধরি অপর বীজটি অপর বীজটি আলফা ধরে নিলাম তাহলে এ এখানে দেখছি আমাদের দুটো কন্ডিশন আমরা জানি যে বিজয়ের যোগফল হল equals to minus b by c আর বিজয়ের এর বিয়োগ গুণফল ইকুয়ালস টু হচ্ছে সি বাই এ তাহলে এখানে কি হয়ে যাচ্ছে এ একটি একটি বীজ বলে দিয়েছে যে একটি বীজ বলে দিয়েছে কি টু বলে দিয়েছে একটি বীজ টু বলে দিয়েছে একটা বীজ আলফা ধরে নিয়েছি তো এখানে আমি যদি যোগফল করি তাহলে কি হচ্ছে মাইনাস বি মানে এটা হবে এটা বি এর মান আমরা জানি না তাহলে এখানে যদি আমরা এখানে দেখি এইটা পুরোটা বি হিসাবে কাজ করছে এটা সি এটা এ সি এ মানে হচ্ছে ওয়ান তাহলে এখানে আমরা কি করবো বীজদ্বয়ের গুণফল করবো যেটা আমাদের সহজে হয়ে যাবে কি বীজদ্বয়ের বীজ দয়ের গুণফল বীজদ্বয়ের গুণফল equals to c by a বলতে পারো অথবা কি বলতে পারো যে x to the power zero এর সহগ x to the power zero এর সহগ আর কি হচ্ছে এক্স স্কোয়ারের সহগ তা বীজদ্বয়ের গুণফল বীজদ্বয় কি alpha into alpha into two equals to কী হয়ে যাবে এক্স স্কোয়ারের সহগ কী হচ্ছে six by x x to zero সহগ কী হচ্ছে সিক্স আর এক্স স্কোয়ারের সহগ কী আছে এক্সের সাথে এক্স স্কোয়ারের সাথে গুণ কি আছে ওয়ান তাহলে দুই দিয়ে কাটলে কত হচ্ছে থ্রি তাহলে আলফা ইকুয়ালস টু কী হচ্ছে থ্রি তাহলে অপর বৃষ্টি কি অপর বৃষ্টি বেরিয়ে গেল থ্রি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন এন আর সাথে কোনো জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিওগুলোকে সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তার সাথে সাথে বেল বাটনে ক্লিক করুন ও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই